সালাম আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন আর্টিকেল রাইটিং যাদের পেশা বা নেশা তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ভাবে আর্নিং করছেন সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু আপনার যদি এই ধরনের মনমানসিকতা থেকে থাকে যে আপনার আর্টিকেল ভালো লাগে লিখতে তাহলে আপনি আর্নিং করতে পারেন কিন্তু আপনি যদি বিজ্ঞানের লেভেলে হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন আজকে আমি এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যাতে করে আপনি অনায়াসেই ওইতে আপনি এই টিপস এবং ট্রিক্স গুলো কাটিয়ে খুব সহজে আর্টিকেলটি সাবমিট করতে পারবেন এবং আমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart so let's get started alright so let's see আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন page for articles dot com এটি একটি ট্রাস্টেড এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এই প্লেস থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে পারবেন business gaming education sports lifestyle health tech, science, entertainment and others আশা করি আপনি বুঝতে পারছেন এই ক্যাটাগরিগুলোর উপর আপনি আর্টিকেল লিখতে পারবেন আপনি এই প্ল্যাটফর্ম থেকে কাজে লাগিয়ে সো আপনি যদি বিজ্ঞানের লেভেলের হয়ে থাকেন তাহলে আবারও অনুরোধ জানাচ্ছি আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি কীভাবে আর্টিকেল সাবমিট করবেন সেটি আমি পুরো ভিডিওতে দেখিয়ে দিব সো আপনি সাথে থাকুন প্রথমে যে কাজটি করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনি ক্লিক করার সাথে সাথে আপনি এইটার পেজে চলে আসবেন এখানে আসার পরে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি রেজিস্টার বাটনে ক্লিক ক্লিক করবেন তার মানে আপনি মোবাইল ইউজার অথবা কম্পিউটার ইউজার হয়ে থাকলে অথবা ট্যাব ইউজার হয়ে থাকলে আপনি অনায়াসে রেজিস্ট্রেশন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তার মানে প্রথমে আপনাকে মূল বা পুরো নাম দিতে হবে এরপর ইউজার নেম বা ডাক নামটা দিতে হবে এরপর ইমেল অ্যাড্রেস এরপর পাসওয়ার্ড এরপর কনফার্ম পাসওয়ার্ড এরপর রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন যখনই আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে ইন্টারফেসটি হচ্ছে এটি আশা করি আপনি বুঝতে পেরেছেন তো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে এখানে বিভিন্ন বিষয়ের পরে বা ক্যাটাগরির পরে আপনি আর্টিকেল লিখতে পারেন সেই আর্টিকেল লেখার ক্যাটাগরিগুলো আমি শুরুতে বলেছি আবার একটি ডেসক্রিপশন করছি business gaming education sports lifestyle health tech science entertainment content হ্যাঁ আদার্স আশা করি বুঝতে পেরেছেন সো এবার কিভাবে আর্টিকেলটি সাবমিট করবেন সেটা আমি দেখাচ্ছি যে প্রথমে আপনি এখানে বাঁ দিকে কিছু অপশন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড রয়েছে ফিট রয়েছে মাই আর্টিকেলস রয়েছে অ্যাড আর্টিকেলস রয়েছে এবার আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি সেটিংস বাটনে ক্লিক করবেন করবেন সেটিংস বাটন ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে এখানে আপনি সেটিংস টি করে নেবেন এটি হচ্ছে নাম্বার ওয়ান প্রথম কাজ এটি এরপর এখানে দেখতে পাচ্ছেন নেমটি আমি যেটি দিয়েছিলাম সেটি শো করছে এরপর আপনি ছোট একটি বায়ো দিবেন যে I am a professional article writer I have been working this two thousand sixteen or fifteen or nineteen or eighteen আপনি যত সাল থেকে এখানে কাজ করছেন বা আর্টিকেল রাইটার হিসেবে কাজ করছেন সেটি দিবেন এরপর শর্ট একটি বায়ো দিয়ে আপনি ট্যাক্স দিয়ে শেষ করবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি কি প্রোফাইল পিকচার দিবেন সুন্দর প্রোফাইল পিকচার স্যার কিন্তু আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে বা আপনার এই ওয়েবসাইটে টিকে থাকার ক্ষেত্রে অন্যতম একটি নিয়ামক সুতরাং আপনি সুন্দর একটি প্রোফাইল পিকচার সেট করবেন এরপর যেটি সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুকের দিয়ে কিনে দিবেন এরপর টুইটার রয়েছে লিঙ্ক লিঙ্কডিন রয়েছে এরপর ইউটিউব চ্যানেলের যদি চ্যানেল দেখে থাকলে চ্যানেল লিঙ্কটি দিবেন এরপর বিমো ইনস্টাগ্রাম পিটারেস্ট যদি আপনার এগুলো না থাকে কোনো প্রবলেম নেই এরপর আপনি উইথড্র মেথড কি দিবেন সেটা আমি এখানে বলছি আপনি পেপল সিলেক্ট করতে পারেন যদি আপনার পেপল থাকে থেকে থাকে আর স্টিল বাংলাদেশ থেকে সাপোর্ট করে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাপোর্ট করে পেটিএম অথবা ফোন অ্যাপ এই যে কোনো একটি আপনি এখান থেকে সিলেক্ট করে কাজ করতে পারেন সো আমি স্ক্রিন সিলেক্ট করছি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এরপর উইড্রল অ্যাকাউন্টে দিবেন তার সাবমিট করলে আপনি তিন ডলার হলে কিন্তু আপনি এখান থেকে অনায়াসে স্কিলে বা পেপালের মাধ্যমে উইড্রোটা করে নিতে পারবেন এরপর আপনি যদি ইমেল চেঞ্জ করতে চান সেটিও পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেটিও পারবেন পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন অনায়াসে কিন্তু আপনি ঘরে বসে অথবা আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে আর্নিং গুলো করে নিতে পারবেন সো প্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনি সেটিংসটা করে নেবেন এবার যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি যদি আর্টিকেল আর্টিকেল সাবমিট করতে চান সরাসরি আর্টিকেলসে ক্লিক করতে হবে অ্যাডার আর্টিকেলসে ক্লিক করার পরে প্রথমে আপনি যে বিষয়ের পরে বা যে ক্যাটাগরির উপর আর্টিকেল লিখতে চাচ্ছেন বা সাবমিট করতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে সাবমিট করতে হবে সো প্রথমে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন ধরুন আপনি এখানে হেলথ রিলেটেড আর্টিকেল আপনি এখানে লিখবেন বা সাবমিট করবেন সো টাইটেলটি আপনাকে দিতে হবে এরপর আপনি যে আর্টিকেলটি লিখে সেটি সামারি দিবেন এরপর আপনি ফুল ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে যেখানে যেভাবে আপনি সচরাচর গুগল ডক্স এর মধ্যে যে কোনো ফাইল রেডি করেন সেভাবে এখানে ফন্ট সাইজ দেওয়া আছে আছে এখানে এখানে আপনি বোল্ড করতে পারেন ইটালি করতে পারেন এবং এগুলোকে অ্যারেঞ্জ করতে পারেন স্বাভাবিকভাবে এখানে ইমেজ যোগ করতে পারেন এবং লিঙ্কও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি এইখানের এই আর্টিকেল রিলেটেড যদি কোনো ইমেজ থেকে থাকে সেই ইমেজটি আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল অথবা ট্যাব থেকে সিলেক্ট করে এখানে অ্যাড করতে পারবেন এরপর মেসেজ টু দ্য রিভিউ রিভিউর জন্য একটি মেসেজ লিখবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি সাবমিট করবেন সাবমিট করলে চব্বিশ ঘন্টার মধ্যে তারা কিন্তু রিভিউ দিবে রিভিউ দেওয়ার পরে আপনার এই আর্টিকেলটি বা সাবমিটেড আর্টিকেলটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তারপর আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে এবার চলে আসি আমি তো বকবক করলাম প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিব কিভাবে একটি আর্টিকেল আপনি সাবমিট করবেন ধরুন আপনি ক্যাটাগরি সিলেক্ট করেছেন হেলথ তাহলে এই যে হেলথ রিলেটেড আর্টিকেলগুলো আপনি কোথায় পাবেন ধরুন আপনার কোনো অভিজ্ঞতাই নেই কিন্তু আপনার হেলথ রিলেটেড আর্টিকেল লিখতে ভালো লাগে সেই জন্য আমি আজকে দুটো ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি প্রথম ওয়েবসাইটের নাম হচ্ছে e বা ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন আর্টিকেল আপনি এখান থেকে নিতে পারেন মানে আপনি সরাসরি কপি করবেন জাস্ট আপনি আইডিয়া নেওয়ার জন্য আমি হেলথ ফিটনেস এর মধ্যে ক্লিক করছি হেলথ ফিটনেস এর মধ্যে অনেকগুলো সাব ক্যাটেগরি রয়েছে আপনি আশা করি এখান থেকে যে কোনো একটি আপনি চুজ করবেন চুজ করার জন্য আমি আপনাকে সাজেস্ট করব লেটেস্ট যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন বা যেগুলো ট্রেড কে আছে সেই বিষয়গুলোর উপর আপনি কাজ করতে পারবেন ক্রিটিক্যাল কেয়ার uh, রয়েছে তারপর এখানে ডিসএবিলিটি রয়েছে ডিজিজ স্টিডিস রয়েছে তারপর ইটিং ডিসঅর্ডার রয়েছে আইস ভিশন রয়েছে হেয়ার লস এটি কমন প্রবলেম সেটি আমি সেটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেসে আসার পরে আপনি এখানে যে প্রথম লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি হচ্ছে যে আর্টিকেলের টাইটেল এই টাইটেলটি আপনি নেবেন তার মানে আমি বলছিলাম যে আপনি সরাসরি কপি করবেন এখানে কখনো কপি করা যাবে না আমি জাস্ট আপনার বোঝার সুবিধার্থে সময় সংক্ষেপের কারণে বা ভিডিও যাতে বড় না হয় সেজন্য আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি so hair loss title health and fitness hair loss article category তো আমি এখানে হেয়ার লস দিচ্ছি হেয়ার লস দেওয়ার পরে তারপর ক্যাটাগরি রয়েছে এরপর আপনি সামারি লিখবে সামারিটা অবশ্যই চেষ্টা করবেন যাতে নিজের মতো করে লিখতে তার মানে কোনো কপি পেস্ট আপনি করবেন না আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে টাইটেলটি সিলেক্ট করলেন আপনি নিজের মতো করে সেটি লিখবেন এরপর এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি প্রয়োজনে এগুলো কপি করে নিয়ে কোনো একটি ডক ফাইলের মধ্যে সেটি পেস্ট করবেন পেস্ট করার পরে এখান থেকে আপনি নিজের মতো করে অবশ্যই সেটি এডিট করবেন এডিট করার পরে যখন আপনার মূল ফাইলটি আপনি তৈরি করে ফেলবেন সেই ফাইলটি আপনি সেখান থেকে কপি করে পুনরায় এখানে পেস্ট করে দিবেন অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে এসে আপনি অবশ্যই এডিটেড ফাইলটি আপনি এখানে সাবমিট করে দিবেন এবং এখানে একটি সামারাইজ করবেন তার মানে আপনি সারাংশটি লিখবেন যে কি বিষয়ের উপরে বা আমি এখানে যে বিষয়টি লিখেছি সেটি হচ্ছে হেয়ার লস হেয়ার লস কি কারণে হয় বা কি কি প্রবলেমগুলোর কারণে হয় অথবা কি করলে হেয়ার লসটা আমরা অ্যাভয়েড করতে পারি সেটি এখানে সুন্দর করে একটি সামারি দিবেন সামারি দেওয়ার পরে আপনি ডেসক্রিপশনটা ডিটেলস লিখবেন ডিটেলস লেখার পরে আপনি এখানে যদি কোনো ইমেজ থেকে থাকে তাহলে বিভিন্ন জায়গা থেকে ইমেজ গুলো কালেক্ট করতে পারেন যদি আপনি সরাসরি হেয়ার লসের উপরে আপনি গুগলে সার্চ দেন আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে একটু শেয়ার করছি সো সরাসরি আমি গুগলে চলে যাচ্ছি গুগলে চলে যাওয়ার পরে আমি আরেকটি এটি হেয়ার লস দিয়ে যখন আমি সার্চ দিব সার্চ দেওয়ার পরে হেয়ার লসের বিভিন্ন ধরনের ইমেজ কিন্তু অলরেডি চলে আসবে সো আমি ইমেজে ক্লিক করছি ইমেজে ক্লিক করার পরে জাস্ট আপনি গুগল থেকে সরাসরি কোনো পিকচার নেবেন না সো পিকচারগুলো নেওয়ার নিলেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেওয়ার পরে কিন্তু আপনি জাস্ট সেটি মডিফাই করবেন তার মানে ফটোশপ যারা ইউজ করেন অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার অথবা ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি যে কোনো ধরনের ইমেজ গুলো এডিট করতে পারেন অথবা সেগুলো মডিফাই করে এখানে সাবমিট করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এখানে আপনি ইমেজ যদি ইউজ করেন তাহলে সেই ইমেজগুলো এখানে সাবমিট করবেন তার মানে অ্যাড করে দিবেন এরপর আপনি মেসেজ টু দ্য রিভিউয়ার সেটিতে কিছু লিখবেন এরপর আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে যখন আপনার সেই আর্টিকেলটি তারা অ্যাপ্রুভ করবে অনায়াসে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এইবার চলে আসছে কিভাবে এখান থেকে আপনি নেবেন সো আমি আরেকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটির নাম হচ্ছে হাফ এটি একটি ট্রাস্টেড এবং ফ্রি যে কোনো একটি আর্টিকেল এর আইডিয়া নেওয়ার জন্য আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ সহ এখানে দেওয়া রয়েছে death and loss of life আপনি যদি সার্চ বক্সে হেয়ার লস দিয়ে সার্চ দেন তাহলে এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল পেয়ে যাবেন হেয়ার এর পরে আশা করি আপনি বুঝতে পেরেছো স্টেপ বাই স্টেপ আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন অনায়াসে কিন্তু আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল এখান থেকে ইমেজ সহ পেয়ে যাবেন এই যে এখানে রয়েছে একটি আর্টিকেল রয়েছে এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারেন আপনি ইমেজ সহ আশা করি অবশ্যই আর্টিকেল গুলো কখনো আপনি সরাসরি কপি করবেন না কপি করে যদি আপনি পেস্ট করেন তাহলে আপনি এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করলেও অর্থাৎ এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করলে কিন্তু তারা সেটি ব্যান করে দিবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার যে কাজটি করবে সেটি হচ্ছে কিভাবে উড্র নেবেন সেটি আমি দেখাচ্ছি উড্র নেওয়ার জন্য সরাসরি আপনাকে ক্লিক করতে হবে উড্র বাটনের মধ্যে সো উড্র বাটনে যখন আপনি ক্লিক করবেন এই ধরনের একটি অপশন দেখতে পাবেন এখানে আমি উইডোতে ক্লিক করছি উইডোতে ক্লিক করার পরে জাস্ট আমাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর নেক্সট কি অপশন আসে সেটি আমাকে দেখতে হবে সো আমি আগে অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে সেটিং করে দিয়েছিলাম দিয়েছিলাম যে আমি কিসে পেমেন্ট দিব অর্থাৎ আপনাকে প্রথমেই কিসে আপনি পেমেন্ট নেবেন এখানে তো চারটির মতো অপশন রয়েছে আমি শুরুতে দেখিয়েছিলাম যে টোটাল চারটি অপশনের মাধ্যমে আপনি পেমেন্ট গুলো নিতে পারবেন সেটি আমি দেখিয়েছিলাম এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন you should fill your withdrawal info your your profile settings তার মানে আপনাকে প্রোফাইল সেটিংসটা করে নিতে হবে সেই প্রোফাইল সেটিং এর মধ্যে আপনি যে কোনো একটি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন পেপ্যাল অথবা স্কিল অথবা যে বাকি দুটো দেওয়া আছে যে কোনো একটি আপনি সেখান থেকে সিলেক্ট করে তারপর অবশ্যই আপনি এখান থেকে খুব সহজেই আপনি পেমেন্ট গুলো নিতে পারবেন আমি এবার পেমেন্ট প্রোপে ক্লিক করছি পেমেন্ট প্রোপে ক্লিক করার পর দেখি কি অবস্থা হয় সেটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনি এই ওয়েবসাইটটিতে অনায়াসে কাজ শুরু করতে পারবেন এখানে বিভিন্ন পেমেন্ট গুলো দেওয়া রয়েছে এটি যে ট্রাস্টের সেটি আর বলার অপেক্ষা রাখে না আপনি এই পেমেন্ট গুলো দেখে এখান থেকে কাজ শুরু করতে পারেন সো আপনাকে আমি অনুরোধ জানাবো যদি আপনি সত্যি আর্টিকেল লিখে বা আর্টিকেল থেকে আর্নিং করতে চান আমি মনে করি এই ওয়েবসাইটটি ওয়ান অফ দ্য বেস্ট এবং trusted website for you as a beginner কেননা যারা প্রফেশনাল রয়েছেন তাদের জন্য বড় বড় মার্কেট প্লেস গুলো বিশেষ করে ফাইবার রয়েছে অথবা আরো রয়েছে আপওয়ার রয়েছে অথবা পিপল পারা রয়েছে অথবা ফিলান্সার ডট কম রয়েছে আমি যদি ফাইবার ডট কম এর মধ্যে সার্চ দেই আর্টিকেল রাইটিং সম্পর্কে অনেকগুলো গিক এখানে দেখতে পাচ্ছেন যারা একেবারে প্রফেশনাল লেভেলের তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করছে আর্টিকেল লিখে সুতরাং আপনি যখন বিজ্ঞানের লেভেলটা পার করবেন তখন আপনাকে আমি সাজেস্ট করব যে বড় বড় প্রফেশনাল যে ফ্রিলান্সিং মার্কেট মার্কেট প্লেসগুলো রয়েছে বিশেষ করে আপওয়ার ডট কম রয়েছে ফিলান্সার ডট কম রয়েছে পিপল পারাওয়ার ডট কম রয়েছে সেগুলোতে জাম্প আপ করার জন্য এতে করে আপনি আপনার আর্নিংটা বাড়াতে পারেন সো প্রাথমিক অবস্থায় আপনাকে আমি সাজেস্ট করব এই ওয়েবসাইটে দিয়ে কাজ করার জন্য সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল বেলাইকনে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে একসাথে পেয়ে যেতে পারেন এবং আপনি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the for my heart ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next till then take care